আসসালামু আলাইকুম ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন উনিশশো একাত্তর সালের এই দিনে তিরিশ লক্ষ শহীদের তাজা প্রাণ এবং দীর্ঘ নয় মাস রক্তখায়ী পাখানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের বিনিময়ে আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি আমরা পেয়েছি তাই তাদের স্মরণার্থে আজকে বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে নতুন ভিডিও ইন্টোর পরে শুরু হয়ে যাক Take him from the yard. ইন্টোর পরে চলে আসলাম আমরা মূল ভিডিওতে আর আমার সাথে আছে আমার টিমমেট বিফোর এম আকরাম আমার গিল্ডের প্লেয়ার আর আকরামের বন্ধু আকরাম গেমার আর আর আছে একটা বিদেশি প্লেয়ার মানে র্যান্ডম প্লেয়ার আর কি তো আমরা র্যাঙ্ক ম্যাচে স্টার দিয়েছিলাম এবং বড় ভাই বলতেছিল বড় ভাই হোক আর ছোটো ভাই হোক যাই হোক বড় ভাইকে বলতেছিল মানে আমাকে যে ভাইয়া গেম প্লেটা কিন্তু খুব ভালো হবে দেখেন গেম প্লেটা অবশ্য আমি রেকর্ড করেছি কিন্তু ওইভাবে আর শেষ করতে পারিনি তো আমি মনে করেন ভালো খেলি আর খারাপ খেলি যাই খেলি তো আপনারা আজকে দেখতে পারবেন আমি যতটুকু চেষ্টা করি আপনাদের জন্য প্রাণপণে ভিডিও করার শো আমি ভিডিও করে যাই আপনাদের জন্য আজকে ভিডিও নিয়ে আসলাম তো ষোলোই ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যে স্পেশাল ভিডিওটা আসার কথা ছিল অনেক ভিডিওই দিতে পারিনি তো ছোট্ট একটি ভিডিও দিয়ে আজকে আমি এই ভিডিও শুরু করব আর এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন খুব ভালো মতোই দেখবেন আমি ভিডিওটা প্রথমেই টেনে দিয়েছি আর আমি কিছু না বললেই না বললেই নয় আজকে যারা রক্তঘায়ী যুদ্ধ করেছে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বাহিনী যারা আমাদের মা বোনদের উপর অত্যাচার করেছে তো আমরা নতুন করে যদি পাই যে না যুদ্ধ হবে তাহলে আমরা হয়তো বা যারা ফ্রি ফায়ার খেলি তারা হয়তো বা সব গান পয়েন্ট আমরা জানি সো আমরা যুদ্ধ করতে পারবো আমরা মনে হয় তো অনেকেই এসব কথা বলে থাকে এগুলো ভাওতাবাজি ঠিক আছে আমি আপনারা প্রথমে কি মনে করেছিলেন এগুলো আমি বলতেছি যে যুদ্ধ করব না আমরা এখন যুদ্ধ করলে পারবো না যতই আমরা গান চিনি আর যাই চিনি যাই হোক আমাদের আগে শিখতে হবে কিভাবে আমরা যুদ্ধ করতে হয় কিভাবে মারতে হয় সো এগুলা ঢপ বললেই তো আমরা আমাদের হবে না আমরা কেউ এটা পারবো না অনেকেই অনেক কথা বলে যাই হোক তো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে তো এখন আর আমি কথা বলবো না কথা বাড়াবো না গেম প্লে দেখুন আর ব্যাকগ্রাউন্ডে অবশ্যই উনিশশো একাত্তর সাল ষোলোই ডিসেম্বর উপলক্ষে যেহেতু যেই ভিডিওটা দিলাম সেই ভিডিওটা মানে মূল যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা আমি দিতে পারলাম না সেভ করতে পারিনি আর এটা ছিল প্রথম দ্বিতীয় ম্যাচ তো এই দ্বিতীয় ম্যাচটাই দিলাম তো আমি চেষ্টা করেছি যতটুকু ভালো খেলার বা ভালো মতো এই ম্যাচটা দেওয়ার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন বড় ভাইকে সাপোর্ট করবেন তাহলে বড় ভাই এগিয়ে যেতে পারে অনেক দূর আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো ভাই ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আমি লাগাই আমাকে সাবস্ক্রাইব করেন আমাকে সাবস্ক্রাইব করেন আমাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন তো যতই ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই যতই স্যাড মিউজিক লাগাই তারপরে তো আমাকে আপনারা সাপোর্ট করবেন না আমি জানি কিন্তু তবুও কিছু করার নাই তো উনিশশো একাত্তর সাল ষোলোই ডিসেম্বর সকল শহীদদের শ্রদ্ধা শ্রদ্ধার বিনিময়ে যে ভিডিও আমাদের আসার কথা ছিল তো সেই ভিডিও যেহেতু দিতেই পারিনি সেজন্য আজকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে থাকেন স্যাডনেস তো এই এরকম আর কি সবাই দেয় তো আমি চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার ভালো ই দেওয়ার তো আমি ওই কাজটা করব না যেটাতে আপনারা বোরিং ফিল করবেন তো গেম প্লে দেখতে থাকুন আশা করি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখবেন আর যতটুকু চেষ্টা করছি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার ভিডিও নিয়ে আসছি অনেক দিন পর তো আপনারা এখন থেকে গেম প্লে ভিডিওই পাবেন সব রকম ভিডিওই পাবেন গেম প্লেও দেব কিন্তু আমার মূলত গেম প্লে ভিডিও দেওয়া হয় না সো দেখতে থাকুন আপনারা আজকের ম্যাচ এসে বললাম আবারও আর শেষ পর্যন্ত যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর গেম প্লে যদি ভালো হয়ে থাকে অবভিয়াসলি সবাই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর সবাইকে আবারও বিজয় দিবসের মহান বিজয় দিবসের শুভেচ্ছা আর